নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মোনাফেক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছো নৌজোয়ান নবীর প্রেমে জীবন দিবে কে আছো নৌজোয়ান তাকবীর তুলে সিংহ শাবক ও তুমি আগুয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে কাপুরুষ সব আর নরাদন শয়তা জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি তাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ট আর বদনাসি আমরা তাদের ঘৃণা জানাই ধিকি দিকি শতধি জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ সম্প্রদায়ে সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে নির্কিত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে চাকলে মুসলমান চাকলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালুয়ান তুমি সচ্চা রাজা মুসলমান ইমান তোমার দান অপির প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উত্তর দয়া রাদার রহমাতুল্লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সানে কেউ বলে কথা মানবে না তা জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখাই পেরে মন মুসলিম জাতি সঙ্গ করে জবাব দিবে বীর মমিন এরাও করো উদের গদি ভুলের ক্ষমা না চাই যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পারোয়ান বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান নবীর প্রেমে জীবন দিবে আছো নওজোয়ান